আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ডিজিটাল সফটওয়্যার বাজারে নিয়ে এলো সম্পূর্ণ অটোমেটিক ডিজিটাল রিচার্জ সিস্টেম এটি খুব সহজ এবং ঝামেলাবিহীন আপনার রিচার্জ সিমগুলো মডেমের মাধ্যমে কম্পিউটারে সংযোগ করুন কম্পিউটারে থাকা ডিজিটাল রিচার্জ সফটওয়্যারটি চালু করুন গ্রাহকের মোবাইল নাম্বার দিন রিচার্জের পরিমাণ উল্লেখ করুন তারপর সেন্ড বাটনে ক্লিক করুন ব্যাস হয়ে গেল মোবাইল রিচার্জ ডিজিটাল রিচার্জ সফটওয়্যারে পুনরায় রিচার্জ করতে নতুন করে নাম্বার টাইপ করতে হয় না বড় আকারের কনফার্মেশন স্ক্রিন তাই ভুল নম্বরে রিচার্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো প্রকার ইন্টারনেট সংযোগ ছাড়াই চলবে আমাদের digital recharge software digital Bangladesh digital recharge